প্রয়োজনই যে সৃষ্টির জনক অ্যাটম বোমার আবিষ্কার তার ব্যতিক্রমী কোনো ঘটনা ছিল না উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিকে তখনও অ্যাটম বোমার আবিষ্কার হয়নি তবে বিজ্ঞানীরা শুধু জানতেন যে অ্যাটমকে ভেঙে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো সম্ভব আর তা এতটাই শক্তিশালী যে একটি মাত্র বিস্ফোরণে গোটা একটি শহরকে উড়িয়ে দেওয়া সম্ভব আর এরকম একটা অস্ত্র একাই কোনো যুদ্ধের মোড় চিরতরে ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তার অকাট্য প্রমাণ ছিল হিটলার বাহিনীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজয় অ্যাটম বোমা তৈরিতে আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানীদের অনেক সূত্রের মাধ্যমে সহায়তা করেছে প্রকৃতপক্ষে তিনি সর্বপ্রথম অ্যাটম বোমা তৈরি সম্ভব এই বাস্তবতা উপলব্ধি করেছিলেন এবং তার এই উপলব্ধি তাকে শঙ্কাগ্রস্ত করে তোলে তার শঙ্কাটা ছিল হিটলার তথা জার্মানির এই শক্তি লাভের উপরে তাই তিনি তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট রুশবেল্টকে তার শঙ্কার কথাগুলো জানান প্রেসিডেন্ট তার আহ্বানে সাড়া দিয়ে ম্যানহাইট প্রজেক্ট শুরু করেন যা কিনা বিশ্বের অন্যতম বড় বিজ্ঞান ও গবেষণামূলক প্রজেক্ট ছিল এই প্রজেক্টে সহযোগী দেশ হিসেবে ছিল কানাডা এবং বর্তমান যুক্তরাজ্য এটি এতটাই বড় প্রজেক্ট ছিল যে প্রায় দুই লক্ষাধিক লোক কাজ করত এই প্রজেক্টটিতে এই প্রজেক্টের তৈরি প্রথম বোমার বিস্ফোরণ ঘটানো হয় উনিশশো সালের ছয় জুলাই মেক্সিকোর একটি মরুভূমিতে এবং সেই বিস্ফোরণটি ছিল আঠারো হাজার টোয়েন্টি এনটি এর সমতুল্য বিস্ফোরণ আর যুদ্ধক্ষেত্রে সর্বপ্রথম ব্যবহার করা হয় জাপানের হিরোসীমায় ছয় আগস্ট উনিশশো সালে এবং নাগাসাকিতে নয় আগস্ট উনিশশো সালে নিক্ষিপ্ত বোমা দুটির নাম ছিল যথাক্রমে লিটল বয় এবং ফ্যাটম্যান এই দুই বিস্ফোরণে প্রায় দুই লক্ষের উপর মানুষ মারা যায় জাপানের হিরোসীমার বিস্ফোরণ ঘটার একটি ছবি এটি এবার আসা যাক বর্তমানে যেসব দেশ এসব ক্ষমতা অর্জন করেছে তাদের প্রসঙ্গে বোমার মজুতে সবচেয়ে বেশি এগিয়ে আছে রাশিয়া আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তান এবং ভারত দুই দেশই ভালো অবস্থানে রয়েছে শীর্ষ নয় পারমাণবিক ওভারহেডদারী দেশসমূহের তালিকার অবস্থান ও ওভারহেড সংখ্যা তুলে ধরা হলো এই হিসাবগুলো দুই সাল পর্যন্ত ধরা হয়েছে যার প্রথম স্থানেই রয়েছে রাশিয়া রাশিয়ার কাছে মজুত রয়েছে প্রায় আট হাজার পারমাণবিক অস্ত্র এবং দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা তাদের কাছে রয়েছে সাত হাজার তিনশো পারমাণবিক অস্ত্র পৃথিবীর সর্বমোট পারমাণবিক অস্ত্রের অর্ধেকেরই বেশি রয়েছে এই দুই দেশের দখলে তারপর যথাক্রমে রয়েছে ফ্রান্স তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা তিনশো তারপরে রয়েছে চীন তাদের সংখ্যা দুশো পঞ্চাশ এরপর ব্রিটেন তাদের দুশো পঁচিশ এরপর পাকিস্তান যাদের সংখ্যা একশো থেকে একশো বিশের মধ্যে ভারতের সংখ্যা নব্বই থেকে একশো দশের মধ্যে এরপরে রয়েছে ইসরায়েল যাদের অস্ত্র সংখ্যা আশি তারপরে রয়েছে সর্বশেষ উত্তর কোরিয়া যাদের অস্ত্র সংখ্যা ছয় থেকে আটের মধ্যে ধারণা করা হয় এই তথ্যগুলো ওয়ার্ল্ড নিউক্লিয়ার ফোর্স দুই সাল থেকে নেওয়া হয়েছে এবার অন্য এক ধরনের পারমাণবিক বোমা সম্বন্ধে জানা যাক যেটি হলো হাইড্রোজেন বোমা এই বোমার জন্ম হয় সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন অ্যাটম বোমার সফল পরীক্ষা করার পর আরও শক্তিশালী অস্ত্র বানানোর প্রয়োজন মনে করে আমেরিকা এ থেকে এই বোমা তৈরিতে তৎপর হয় যুক্তরাষ্ট্র দেশের মধ্যে অনেক বিরোধিতা থাকা সত্ত্বেও অ্যাডট টেলার এর নেতৃত্বে সরকারি পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছিল হাইড্রোজেন বোমা বানানোর প্রজেক্ট একই নভেম্বর উনিশশো সালে মার্শাল দ্বীপে সর্বপ্রথম সফলভাবে এই বোমার বিস্ফোরণ ঘটায় যুক্তরাষ্ট্র কিন্তু সোভিয়েতরাও পিছিয়ে থাকেনি উনিশশো সালে বারোই আগস্ট সোভিয়েত ইউনিয়নে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায় দুই ধরনের বোমার মধ্যে হাইড্রোজেন বোমা ছিল অত্যন্ত শক্তিশালী একটি অ্যাটম বোমার বিস্ফোরক সীমা সাধারণত বিশ হাজার টোয়েন্টি এন্ট্রি কিন্তু হাইড্রোজেন বোমার কোনো বিস্ফোরক সীমা নেই উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন দ্বারা পরীক্ষা করা হাইড্রোজেন বোমার বিস্ফোরক সীমা ছিল ছয় কোটি টোয়েন্টি এর সমতুল্য আপনারা বুঝতেই পারছেন এই বোমা তাহলে কতটা শক্তিশালী হতে পারে কিন্তু সব কিছু ছাপিয়ে একটি কথায় ফুটে ওঠে আর তা হলো এরা সবাই মরণঘাতী অস্ত্র একটি অসাবধানে প্রয়োগে লক্ষ কোটি মানুষের জীবন রথকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ